এমন কি হতে পারে না আমি তোমার থেকে ভালোবাসা চাইবো আর তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে আরো কিছু একটা মেয়ে সম্পর্কে আপনি ততটুকুই বলুন যতটুকু আপনার বোনের সম্পর্কে শুনলে আপনি সহ্য করতে পারবেন মাইন্ডেড বেস্ট ফ্রেন্ড তো সে যার কাছে বিশ্বাসগুলো জমা রেখে মনের সব দুঃখগুলো শেয়ার করা যায় তোমার সাথে পরিচয় হওয়াটা ইস এটা যদি দুঃস্বপ্ন হইতো ভালো লাগার মানুষ হাজার জন হতে পারে ভালোবাসার মানুষ একজনই থাকে এক যুগ ধরে যার নাম হৃদয়ে খোদাই করে রেখেছি সেইখানে অন্য কারো নাম কিভাবে বসাবো অনেক ইচ্ছে করে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি অনেক ভালোবাসি তোমাকে আমি নিজের থেকেও বেশি একটা মেয়ে সম্পর্কে আপনি ততটুকু বলুন যতটুকু আপনার বোনের সম্পর্কে শুনলে আপনি সহ্য করতে পারবেন মাইন্ডেড কিছু মন খারাপ বড়ই আজব না সহ্য করা যায় না কাউকে বলা যায় যে যতই ভালোবাসা দিক না কেন তোমার জায়গাটা এইখানে চোখের দৃষ্টি তো দূরের কথা অন্য কারো ছায়ায় পাড়াও দেব না যেটা আমার অতীতের কষ্ট ছিল সেটা আমি ভুলে গেছি মানুষের ভালো করতে করতে আজ খেয়াল করে দেখলাম নিজেকেই জখম করে ফেলছি পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে যে যতই ভালোবাসা দিক না কেন তোমার জায়গাটা এইখানে চোখের দৃষ্টি তো দূরের কথা অন্য কারো ছায়ায় পাড়াও দেব না যেটা আমার অতীতের কষ্ট ছিল সেটা আমি ভুলে গেছি মানুষের ভালো করতে করতে আজ খেয়াল করে দেখলাম নিজেকেই জখম করে ফেলছি পাথরের শহরে গাড়ি বহরে খুঁজছে মন আমার তোমাকেই লাগবে ইস এই কথাটা যদি প্রিয় মানুষটার মুখে শুনতে পারতাম বেস্ট ফ্রেন্ড তো সে যার কাছে বিশ্বাসগুলো জমা রেখে মনের সব দুঃখগুলো শেয়ার করা যায় আমার তোমাকেই লাগবে ইস এই কথাটা যদি প্রিয় মানুষটার মুখে শুনতে পারতাম কিছু মন খারাপ বড়ই আজব না সহ্য করা যায় না কাউকে বলা যায়